হাদিস প্রমাণের জন্য কি শুধু কোরআন আয়াত প্রয়োজন হাদিস দ্বারা কি ফরজ সাব্যস্ত হয় কত ফরজ আছে হাদিসে ফেতরা দেন না ফেতরা ফেতরা দেওয়া সুন্নাত না ফরজ ফরজ ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর হাদিস দ্বারা তো ফরজ হয় হাদিস দ্বারা ফরজ হয় আবার কোরআন দ্বারা শুধু ফরজ না নফলও হয় মুস্তাহাব হয় মুস্তাহাব কি ফাতাহাজ্জাত বিহি তাহাজ্জুদ পড়া কোরআনে আছে এটা কি ফরজ হ্যাঁ, হ্যাঁ? ফরজ নফল তারপরে অনেক বিষয় কোরআন দ্বারা ফরজ হয়েছে অনেক বিষয় হাদিস দ্বারা খরচ হয়েছে যেমন আপনার গাধার গোস্ত হারাম এটা কে হারাম করেছে হ্যাঁ? হ্যাঁ এই নির্দেশটা ফরজ না ওয়াজিব সুন্নাত ফরজ হারামটা মানে মানে কি ফরজ কারণ গৃহপালিত গাধার গোস হারাম করেছেন কে আল্লাহ এটা হারাম আশা করি বুঝতে পেরেছেন মসজিদে ঢুকে যদি দেখি সালাদ শুরু হওয়ার দুই বা এক মিনিট সময় আছে তখন তাহিয়াতুল মসজিদ পড়ার সময় থাকে না তখন কি দাঁড়িয়ে থাকবো জি দাঁড়িয়ে থাকবো আপনার বসার অধিকার নাই দাঁড়িয়ে থাকবো আকিদা যদি ঠিক না থাকে তাহলে ওই ইমামের পিছনে সালাত আদায় করা যাবে কি না যে ইমামের আকিদা আল্লাহ সর্বত্র বিরাজমান এর পিছনে নামাজ হবে না যে ইমামের আকিদা আল্লাহ নিরাকার তার পিছনে সালাত পড়াটা কুফরি আকীদা কি আকীদা কুফরি আকীদা মানে এত খারাপ আকীদা যে আকার কি নিরাকার সেই রব্বানা আহমদ আহাদ হলে তবে যায় জানা মিমের ওই পর্দাটির উঠিয়ে দেখলে মন দেখবি সেটাই বিরাজ করে আহাদ নিরঞ্জন আহমদ কারণ আর আহাদ আহমদের মিমটা বাদ দিলে কি হয়ে যায় আল্লাহ আর মোহাম্মদ কি একই ওহ খোদা পাড়া মদিনা মুস্তাফা যিনি খোদা হয়ে আরশে ছিলেন তিনি মোহাম্মদ হয়ে মিশে এসেছে এই ধরনের ইমাম মানে আল্লাহ বলে দিয়েছেন তো তোমার সালাদ তুমি পড়ে দাও তার সাথে যদি পারো পরে পড়তে কিন্তু আকিদা যদি খারাপ হয় জামাত দিয়ে কি করবেন আচ্ছা, আচ্ছা, আপনি আচ্ছা আপনি জামাতেই পড়লেন কিন্তু জায়গাটা যদি গোরস্থান হয় কেন জামাতে পড়লে হবে না হ্যাঁ, হ্যাঁ? জামাতে পড়লেন কিন্তু ইমাম হবে কি হিন্দু নামাজ হবে না কেন আমার বোঝা হবে না জামাতে পড়েছেন যে আকিদাটা এতক্ষণে বলছেন আকিদা তো ঠিক না কবরের সাথে লাগানো মসজিদ এই দেখেন ফুটো পাওয়া গেছে এই মসজিদে সালাদ আদায় করতে পারবো কি এটাই যদি প্রশ্ন জানা না থাকে আপনার মুসল্লি কি বলেছে হ্যাঁ কবরের সাথে লাগানো মসজিদ আগে দেখতে হবে মসজিদের জমিতে কবর কিনা যদি মসজিদের জমিতে হয় সালাদ হবে না আর মসজিদ জমির বাহিরে যদি হয় তাহলে মাঝখানে একটা কি দিতে হবে সালাদ দিতে হবে সালাদ তো মনে রাখবেন মসজিদ থেকে কবরকে বহু দূরে রাখবেন ওই যে মসজিদের পাশে আমার কবর দিয়ে ভাই ইমাম একামত শোনার জন্য কাজী নজরুলের সোনারটা আছে মরার পরে আদান শুনবে কি চিন্তা করে মরার আগে কতবার শুনেছে আদান জীবনে মসজিদে যায় আর মরার পরে নাকি কবরে শুয়ে থেকে আদান শুনবে মানসিকতা কত খারাপ থাকে আমার বাড়ি থেকে অনেক দূরে মসজিদ আছে কিন্তু আমার পক্ষে যাওয়া সম্ভব না এখন আমি কি ঘরে করব এই ক্ষেত্রে একটা আপনাদের হাদিস বলে সেটা সহজ হয় বেদাতে মসজিদের উৎপাদ বেশি আপনাকে মসজিদে ঢুকতে দেয় না অপমান করে এই ক্ষেত্রে বা দূরে মসজিদ যেতে পারে না আবু বকর যে কাজটা করেছেন আপনি ওটা করবেন আপনার বাড়ির কোনো একটা জায়গাকে মসজিদ হিসাবে অস্থায়ী মসজিদ হিসাবে নির্ধারণ করে নেবেন যে এখানে আমি সালাদটা পড়ব মনে থাকে কথা যেমন আবু বকর রাদিয়াল্লাহু করেছিলেন যখন মক্কা লোকেরা নিষেধ করলো তখন সহি বুখারীর লম্বা হাদিস যেটা তখন তিনি এই কাজটা করেছিলেন আলাদা একটা জায়গা করে নিয়ে তিনি সেখানে সালাদ পড়তেন সেখানে কোরআন পড়তেন এটাও সহ্য করতে পারলেন না শেষে হিজরত করে চলে গেলেন মদিনায় তাই না যারা ফ্ল্যাটে থাকে একটা ফ্ল্যাটে পঞ্চান্ন ছাপ্পান্নটা পরিবার থাকে মানে একটা গ্রামের লোক থাকে একটা বিল্ডিং তারা কি করবে অনেক বিল্ডিং এ নামাজের কোনো জায়গায় নেই আছে না এখন তো সব বিল্ডিং গুলো তো নামাজের বালাই নেই আল্লাহ বিল্লার কোনো বালাই নেই শুধু ম্যারেজ ডে আর বার্থডে এইগুলো পালন করে নেয় ব্যস্ত কিন্তু সালাদ যারা করতে হয় মসজিদে বুঝলেন তো একটা কি জায়গা নির্ধারণ করে আপনার পঞ্চান্ন পরিবার থাকে ওখানে একটা মসজিদ করার দরকার তাই না পঞ্চান্নটি পরিবারে কতজন লোক থাকতে পারে অনেক লোক না